কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ক্রিপ্টো মার্কেটের বর্তমানে একটা খুব ভালো ট্রেন্ডিং সম্পন্ন একটা কয়েন নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে বেবি ডগি কয়েন আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে আছেন বা ক্রিপ্টো মার্কেট নিয়ে মার্কেট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা বেবি ডগি ইতিমধ্যে চিনে ফেলেছেন কারণ এই কয়েনটা ইতিমধ্যে আপনার হচ্ছে ইথারিয়ামকে ট্রেন্ডিং ভ্যালু হিসাবে মানে ট্রেন্ডিংয়ের দিক দিয়ে ইথারিয়ামকে পেছনে ফেলে দিয়েছে তাছাড়াও অনেক ভালো ভালো নিউজ মার্কেটে রয়েছে এই কয়েনটা নিয়ে এবং তাদের অ্যাক্টিভিটিস অনেক ভালো এই কয়েনের পেছনে যারা রয়েছে যারা কাজ করছে কোর টিম যারা আছে তাদের অ্যাক্টিভিটিস অনেক অ্যাগ্রেসিভ এগিয়ে যাওয়ার জন্যে খুবই ভালো তারা কাজ করছে একটা কয়েন আমি কয়েনটা নিয়ে আজকে আলোচনা করছি এই কারণে কয়েকটা বিষয়ে যেটা আমার কাছে জটিল ছিল আমি একটু চিন্তা করে করে বের করলাম একটা ক্রিপ্টো মার্কেটে একটা কয়েন এগিয়ে যায় মেইনলি হচ্ছে তাদের সেলের উপর নির্ভর করে সে কয়েনটা কত সেল হচ্ছে কত বাই হচ্ছে এটার উপরে নির্ভর করে হ্যাঁ বাই সেল হলেই দেখা যায় যে মেজরিটি তার প্রাইসটা পাম্প করার জন্যে বাই সেলটা মেজরিটির প্রয়োজন এটার উপরে নির্ভর করে মেনলি প্রাইসটা ডেভেলপ হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএসসি স্ক্যানে আছি এটা হচ্ছে এই যে এখানে দেখুন এটা হচ্ছে বেবি ডগি টোকেনের বিএসসি স্ক্যান মানে বিএসসি স্ক্যান তাদের পরিচিতি এখানে হোল্ডার তারা ইতিমধ্যে আজকে বারো লাখ বারো হাজার তিনশো একুশ হোল্ডার অ্যাচিভ করেছে মানে এত মানুষ বারো লাখ বারো হাজার তিনশো একুশ জন মানুষ এই কয়েনটাকে কিনে রেখেছে হোল্ড করেছে এইটা হচ্ছে আপনারা জানেন শিবা আরও একটা চমকপ্রদ কয়েন যেটা মার্কেটে ইতিমধ্যে আছে এবং খুব ভালো প্রফিট মানুষকে দিয়েছে সেই কয়েনটাও এত দ্রুত এত হোল্ডার অ্যাচিভ করতে পারেনি যেটা ব্যবিডগি ব্যবিডগি করেছে এবং বিশেষজ্ঞদের মতামত একে নিয়ে খুবই আশাব্যঞ্জক এখানে দেখুন প্রত্যেক মুহূর্তে কি পরিমাণ কয়েন এখানে বাই হচ্ছে এই যে প্যানকেক সপ থেকে আপনারা যদি এখানে দেখেন একটু বেসিস স্ক্যানে এসে একটু নিচের দিকে যদি দেখেন এখানে দেখেন টোয়েন্টি সিক্স সেকেন্ড অ্যাগো ছাব্বিশ সেকেন্ড আগে এখানে প্যানকেক সোয়াপ দিয়ে একজনের বেবি ডগি এই যে এই পরিমাণ বেবি ডগি হচ্ছে বাই করলো প্রত্যেক মুহূর্তে হচ্ছে হ্যাঁ প্রত্যেক মুহূর্তে বেবি ডগি বাই হচ্ছে তো যেহেতু এই কয়েনটা খুব বেশি ট্রেডিং হচ্ছে এই জন্য এই কয়েনটার সম্ভাবনা খুব ভালো এছাড়াও অনেক ভালো ভালো নিউজ মার্কেটে আছে আমি যদি একটু টুইটারে যাই টুইটারে একটু আপনাদের দেখাই এখানে আমি বেবি ডগি নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম এই জন্য বেবি ডগি টুইটার পেজটা ওপেন করা আছে এখানে দেখুন বেশ কয়েকটা নিউজ আপনাদের সাথে যদি শেয়ার করতে চাই এখানে আছে এখানে তারা বাইন্যান্সের লিস্টিংয়ের জন্য এই কয়েনটা আপনারা জানেন বাইন্যান্স বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় trading market place crypto trading market place বাইন্যান্সের লিস্টিংয়ের জন্য কোর টিম অনেক ভালো কাজ করছে ইতিমধ্যে তারা মোটামুটি সিজার বাইন্যান্সের দৃষ্টি আকর্ষণ করেছে যার ফলে আপনারা হয়তো এর আগে জেনে থাকবেন সিজার বাইন্যান্স নিজে ওয়েবিডগের টুইটার অ্যাকাউন্ট ফলো করেছে সিজার বাইন্যান্স হচ্ছে বাইন্যান্সের সিইও তো এখানে এই যে একটা পোস্ট এখানে দেখতে পাচ্ছেন যেটাতে হ্যাশ ইয়া দেওয়া আছে মেনশন দেওয়া আছে সিজার বাইন্যান্সকে my crypto is to see এই পোস্টগুলো যাদের যারা মোটামুটি বেবডগি হোল্ডার তারা কপি করে নিজের ওয়ালেও পোস্ট করেছে সিজার বাইনানকে বাইন্যান্সকে ইয়ে করে ট্যাগ করে তো এই ধরনের অনেক নিউজ এখানে অনেক এই যে বাইন্যান্স ডট কম থেকে একটা নিউজ এখানে আসছে যে যেটা আমি একটু আগে দেখালাম মাই ক্রিপ্টো উইশ মানে আপনি কোনটা চান আপনার উইশ কোনটা যে এই বছর বাইন্যান্স লিস্টিং করুক হ্যাঁ এই ধরনের একটা ব্যাপার তো এখানে আপনি চাইলে আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে করতে পারেন এই ওই মেসেজটা কপি করে তারপরে এখানে সিজার বাইন্যান্সকে ট্যাগ করে পোস্ট করে দিতে পারেন দেখুন এখানে যদি আর একটু নিচের দিকে যাই যে নিউজটা মূলত আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম ও আরও একটা মজার নিউজ হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে আপনারা জানেন ট্রাস্ট ওয়ালেটে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে খুব কম চার্জে চার্জে অনেক কয়েন কেনা যায় তার মধ্যে এখন আমাদের বেবি ডগি অ্যাড হয়েছে এখানে লেখা আছে using trust wallet app you can now buy মানে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আপনি এখন বাই করতে পারবেন baby doge easily and directly with your credit আর ডেবিট কার্ড হ্যাঁ ক্রেডিট এবং আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আপনি সরাসরি এটা ট্রাস্ট ওয়ালেট থেকে কিনতে পারবেন দেখুন যে কোনো জায়গায় একটা কয়েনকে একটা পর্যায়ে নিতে হলে সেখানে নিশ্চয়ই কিছু ইনভেস্টমেন্ট দরকার হয় আর যেহেতু কোর টিম বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে তারপরে দেখুন এদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো এখানে টুইটার অ্যাকাউন্টটা যদি দেখেন এটাতে ব্লু ব্যাজ দেওয়া আছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট টুইটার হোয়াটসঅ্যাপ সব জায়গায় তাদের যত সোশ্যাল সোশ্যাল অ্যাকাউন্ট আছে সব জায়গায় তারা ইতিমধ্যে ব্লু ব্যাস পেয়ে গেছে হ্যাঁ তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ব্লু ব্যাস পাওয়ার একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফিল আপ না করলে ব্লু ব্যাস পাওয়া যায় না তা বেবি ডগ ইতিমধ্যে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলেছে তাই এটা নিয়ে আশা করাই যায় হ্যাঁ ধরে নেওয়া যায় যে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না যে সময় হচ্ছে এরা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যাবে আজকে ইতিমধ্যে এখনই এখানে প্রাইস যতটা পাম্প করেছে দেখুন এই যে এখানে এই ছবিটা যদি একটু ক্লিক করে দেখাই ফোর ওয়ান সেভেন জিরো হ্যাঁ এই পরিমাণ ইতিমধ্যে পাম্প করে গেছে যদি এর মধ্যে কোনো টুইট আসে সিজার বাই সরি যদি আপনার হলো এরকম কোনো খবর আসে যেটা হচ্ছে বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে বেবি ডগি অথবা অন্য কোনো বড় মার্কেট প্লেসে উইজারেক্সে লিস্ট হতে যাচ্ছে ধরনের কোনো খবর আসার সাথে সাথে বলা যায় যে বেবি ডগি দুইটা তিনটা জিরো কিল করে ফেলবে সেই সময় একটা বড় প্রফিট এখান থেকে লাভ করা যায় এখানে একটা এই zero point eight time zero four one আসার আগে প্রাইস এখানে একটা রেস্টেন্স ছিল ঠিক নিচে zero point three nine zero point four এখানে হ্যাঁ তার এই রেস্টেন্টটা ইতিমধ্যে ক্রস করে গেছে আপনারা চাইলে এখন বেবি ডকি বাই করতে পারেন এখান থেকে প্রাইস উপরে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এখান থেকে এখন যদি আপনারা বাই করেন একটা ভালো প্রফিট হয়তো আপনারা বুক করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি বেবি ডগির ফিউচার এবং মনে রাখুন এখানে অনেক মানুষ জুড়ে যাচ্ছে এবং মানুষ জোড়ার উপরেই নির্ভর করে যে প্রাইস কোন কয়েনের প্রাইস কতটা বাড়বে কি বাড়বে না দেখুন কয়েন মার্কেট ক্যাপ আপনারা হয়তো জানেন কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে কয়েন মার্কেট ক্যাপ নিজেই বেবি ডগিকে হ্যাশট্যাগ দিয়ে তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে এটা খুব বড় একটা ব্যাপার একেবারে কম না তো এই হচ্ছে মোটামুটি খবর আর আমি আমার অ্যাকাউন্ট ফলো করুন সাথে থাকুন আমি মাঝে মাঝেই আমার অ্যাকাউন্টে বেবি ডগের আপডেট নিয়ে আসব সাথে থাকলে আপনারা জানতে পারবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে